আল্লাহর নবী সংক্ষিপ্ত দুই শব্দে জবাব দিয়ে দিলেন সাবাইকরাম জানতে চাইলেন পিতামাতার কি পরিমাণ হক আমাদের উপর আছে হুজুর বললেন হুমা জান্নাতুকা ওয়ানারুক পিতামাতা তোমার জন্য জাহান্নাম পিতামাতাই তোমার জন্য জান্নাত কত সুন্দর কথা ছোট্ট কথার মধ্যে বিশাল এক সমুদ্র ঢুকিয়ে দিলেন পিতা মাতায় তোমার জন্য জান্নাত পিতা মাতায় তোমার জন্য জাহান এর মানে হল তোমার আচার আচরণ তোমার ব্যবহার তোমার উঠা বসা তোমার লেনদেন মোয়া মোয়াশারাত তোমার ব্যবহার তোমার আখলাখ শিষ্টাচার ভদ্রতা দেখে তোমার খেদমত পেয়ে যদি তোমার বাবা মা তোমার উপর রাজি হয়ে যান আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর যদি তোমার আচরণে তোমার পিতামাতা যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে যাবে মনে রেখো হৃদল্লাহি ফি হৃদল পিতামাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে পিতামাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে আমি যত বড় নামাজি হই না কেন আমি যদি আমার পিতা মাতার না ফরমান সন্তান হই আমার এই সেজদার ঠুকরিও কেয়ামতে আমাকে এই সেজদা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে না পিতা মাতার স্টেজটাই এতটা উপরে যাদের ব্যাপারে কোনো অবজেকশন নাই অভিযোগ নাই প্রশ্নও করা যায় না হজরতে আবু হুরাই রাদি আল্লাহ মায়ের কাছে মার খেয়ে হুজুরের কাছে বিচার দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেছিলেন মায়ের নামে বিচারে নিয়ে এসেছ তোমার মায়ের ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমি নবীজির নাই ভাবতে পারেন রসুল যদি এ কথা বলেন তোমার মা যদি কোনো কিছু করে থাকে মেরেও যদি থাকে তোমার মায়ের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া তোমার মায়ের বিচার করা তার মাঝখান থেকে তার কথাকে অ্যাভাউট করে চলা এত বড় ক্ষমতা আমার নাই তোমার মায়ের উপরে সিদ্ধান্ত আমি দিতে পারবো না আল্লাহ আকবর বলবেন না আবু হুরাইরা আল্লাহ বলেছিলেন আমি আমার মায়ের নামে নালিশ করতে আসি নাই আপনার কাছে বিচারও দিতে আসিনি তাহলে এলে কেন ইয়ারসুল আল্লাহ আমার মা আমাকে মেরেছে আপনার কাছে আমি কেন ঘন ঘন যাতায়াত করি কেন আমি পত্তলিকতায় ফিরে যায় না কেন আমি তাওহিদ গ্রহণ করেছি আপনার সান্নিধ্যে কেন আসি এই জন্য আমার মা মেরেছে মায়ের নামে বিচার দিতে আসে নাই নারিশ করতে আসে নাই আমি জানি আপনি মুস্তাজাবুদ্দাওয়া আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে নেন আমি এসেছি আমার মায়ের জন্য আপনার কাছে দরখাস্ত পেশ করতে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন আল্লাহ পাক যেন আমার মাকে পরিপূর্ণ হেদায়ত দান করে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা আল্লাহ তাআলা তুমি আবু হুরাইরার মাকে হেদায়েত দান করো এই দোয়াটা নবীর জবান থেকে যখন বের হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকারার হয়ে অস্থির হয়ে বাড়ির দিকে ছুটে চললেন দৌড় দিলেন সাহাবাই কাম্বার অবাক হলেন রাস্তাঘাটে হজরতে আবু হুরাইরাকে দৌড়াতে অবস্থা দেখে সবাই চিন্তিত হয়ে পড়লেন না জানি কোনো বিপদ হয়েছে নাকি আবু হানিফা আবু হুরাই রাদি আল্লাহ তালান হয়ে একজন বিশিষ্ট সাহাবি তিনি দৌড়াই কেন কোনো বিপদ হয়েছে নাকি সাহাবাইকাম দাঁড় করাবার চেষ্টা করলেন তিনি দাঁড়ালেন না জিজ্ঞেস করলেন কোনো অসুবিধা বলে না কোনো বিপদ হয়েছে বলে না দৌড়াও কেন পাগলের মতো দৌড়াও কেন ভদ্রলোক রাস্তায় দৌড়ায় না তারা তো ধীরে ধীরে হাঁটে তুমি এরকম দৌড়াও কেন আবু হুরাইরা জবাব দিয়ে বলেন আমার নবীজি আমার মুশরিকা মায়ের জন্য দোয়া করেছে আমি দৌড়ায় গিয়ে বাড়ি পৌঁছে দেখতে চাই আমি আগে আগে পৌঁছতে পারি বাড়িতে নাকি আমার নবীজির দোয়া আমার আগে আমার ঘরে পৌঁছায়া যায় হজরত আবু হুরাই আল্লাহ বলেন আমি ঘরে পৌঁছলাম বাহির থেকে দরজার টক টক করে নাড়া দিয়েছি ভেতর থেকে আমার বুড়িমা জবাব দিলেন আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন আমার মা আমার প্রতি যেরকম চটে ছিলেন রাগান্বিত ছিলেন গুসা ছিলেন আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারলাম আমি দৌড়ে এসে আমার বাড়ি পৌঁছে যাওয়ার আগে আমার নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে কারণ আমি আমার মায়ের কণ্ঠে শিরকের কর্কশতা পাইলাম না কঠোরতাতে পেলাম না ভাষার মধ্যে শক্ত কোনো আভাস পাইনি তার ভাষার মধ্যে আমি নম্রতা পেয়েছি আমি বুঝতে পেরেছি আমার মা আমার প্রতি রাজি হয়ে গেছে আমার নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যদি বলেন সুবাহান আল্লাহ প্রিয় যুবক ভাইয়েরা আমার মা ঘর থেকে বের হলেন মায়ের চুল বেয়ে বেয়ে পানির ফুটা পড়ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মা বলছে বাবা তোমাকে মারার পরে আমার মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে মেশে না আমার ছেলে তো কোনো বাজে মানুষের সাথে দেখা করে না সময় কাটায় না আমার ছেলে তো তার সাথেই বন্ধুত্ব করেছে তার কাছেই সময় কাটায় যার সান্নিধ্য গ্রহণ করলে দুনিয়া ফেরার ধন্য হয়ে যায় আমি কেন আমার সন্তানের প্রতি চটে গেলাম আঘাত করলাম আমার মনের মধ্যে দারুণ অনুশোচনা এসেছে তোমাকে মারার কারণে আমি আর দেরি করতে চাই না তুমি আমাকে নিয়ে চলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দরবারে আমি তার কাছে গিয়ে সত্য ধর্ম কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যেতে চাই প্রিয় যুবক ভাইরা আমার এই ঘটনা বলে আমি আপনাদেরকে কিচ্ছা শোনানো আমার মাকসাদ নয় আমি এখান থেকে বোঝাতে চাইলাম একজন মুশরেক মা তার সন্তানকে পিটিয়েছে আর তার সন্তান মার খেয়েছে কোনো গুস্তাখির কারণে নয় অপরাধের কারণে নয় আল্লাহ নবীর সাথে সান্নিধ্য গ্রহণ করার কারণে মার খেয়েছে এই অপরাধে মা তাকে পিটিয়েছে যেটা কোনো অপরাধী নয় এরপরেও আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন মা তোমাকে মেরেছে ওই ব্যাপারে আমি নবীর করার কিচ্ছু নাই হাদিস থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরও মা আছে বাবা আছে অনেকের বাবা মা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন পিতা মাতা যাদের বেঁচে আছেন মনে রাখবেন পিতা মাতা হচ্ছে জান্নাতে যাওয়ার সিঁড়ি জান্নাতে যাওয়ার ইষ্টে হচ্ছে পিতা মাতা আমরা যদি বাবা মার সেবা করে বাবা মার অন্তরটাকে ঠান্ডা করে দিতে পারি চোখটাকে শীতল করে দিতে পারি আমার বাবা মা যদি আমার প্রতি খুশি হয়ে যান আমার স্রষ্টা মাহবুদ মেহেরবান আমার প্রতি খুশি হয়ে যাবে কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলমিনের জন্য চার চারটে জায়গায় আল্লাহর সরাসরি ইবাদতের পর পরে আল্লাহ নিজের কথা বলার পরেই পিতামাতার কথা বলেছেন আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআউ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদত করো আমার সাথে কোনো কিছু শরীক স্থাপন করো না এ কথা বলেই আল্লাহ পাক বলেন পিতামাতার সাথে উত্তম আচরণ করো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন সূরা বানী ইসরাইলে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমার রব আমি আল্লাহর হুকুম হবে নির্দেশ হল আমি আল্লাহ ছাড়া কারো গুলামি করতে পারবে না ইবাদত হবে একমাত্র কার সবাই বলুন ইবাদত হবে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষের গুলামি হবে না কোনো গাছের হবে না কোনো মাছের হবে না কোনো খাতিয়ার হবে না কোনো বিছানার হবে না কোনো কবরের হবে না কোনো পীরের হবে না অত্যন্ত দুঃখজনকভাবে সত্য কথা এদেশে হকানি পীর বুজুর্গ যেমন আছি যারা আল্লাহর দিকে ডাকে সুন্নার দিকে ডাকে ইসলামের দিকে আহ্বান করে এমন হকানি পীর বাংলাদেশে আছে না নাই আবার পীরের ছদ্মবেশ ধারণ করে আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান না করে নিজের বরায়ত্বের দিকে ডাকে নিজের দিকে ডাকে নিজে পায়ে সেজদা গ্রহণ করে এমন ভণ্ড প্রতারক সমাজে আছে না না এরা পীর নয় এরা ভণ্ড এরা কি যদি বলেন এরা ভণ্ড পৃথিবীর কোন নবী রসুল নিজের বরাইত্ব নিজের সাহাবাই কামের সামনে নিজের সাথীদের সামনে উম্মাতের সামনে পেশ করেন সকল নবী রসুলগণ দেখেছেন কার দিকে আরো যদি বলেন আল্লাহর দিকে ডেকেছেন বলে দুনিয়ার কোন নবী রসুলগণ নিজের পায়ে উম্মত থেকে শেষদা গ্রহণ করেন নাই করেছেন নাকি কোন নবীর নাম বলতে পারবেন আরো জোরে বলেন পৃথিবীর সমস্ত নবীদের নবী ইমামুল মুরসালিদ রহমাতুল্লিল আলমিন খতামুল আম্বিয়া জুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার চেয়ে সম্মান যার চেয়ে বেশি মর্যাদা এই আসমানের নিচে জমিনের উপর আল্লাহ পাক কাউকে দেন নাই যার মতো উন্নত চরিত্র আল্লাহ কাউকে দেন নাই যার সম্মান আল্লাহ পাক পৃথিবীর কারোর সাথে শেয়ারও করেন নাই